বন্ধুরা আমরা এখন আছি মিয়াজি ঘাট এটা হচ্ছে ছোট ফেনী নদী এটা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী থানার মধ্যে সুন্দর পরিবেশ অনেকে বিকেলবেলা এখানে ঘুরতে আসেন এক সময় এখানে মানুষ খেয়া পারাপার হতো এই জন্য এটার নাম মিয়াজি ঘাট যদিও এখন এখানে কোনো খেয়া নাই রাস্তা হয়ে গেছে পাকা রাস্তা আর ব্রিজ হয়ে গেছে এই ব্রিজগুলো ফেনি সোনাগাজী এবং দাগনবি উপজেলাকে একসাথ করেছে এখান থেকে দুই দিকে সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর এখানে মানুষ বিকালবেলা ঘুরতে আসে বসার জন্য বসার জন্য কিছু বেঞ্চ দেওয়া আছে আপনারা ছবিতে দেখতেছেন এই নদীটি সরাসরি বঙ্গোপসাগরের সাথে লিঙ্ক আছে এটা এটা মুসাফুল ক্লোজারের সাথে সংযুক্ত হয়ে বঙ্গোপসাগরে যাই পানিগুলা যাচ্ছে সরাসরি খুব সুন্দর একটা জায়গা বিকেলবেলা ঘোরার জন্য ফেনী এবং ফেনীর দাগুনবুই এবং সোনাগাজী উপজেলা মানুষজন এখানে বিকেলবেলা এসে সময় কাটাতে পারেন মাঝে মাঝে এখানে নৌকা থাকে আপনারা চাইলে নৌকা নিয়েও নদীতে ঘুরতে পারেন সত্যি আসলে কল্পনাই করা যায় না একসময় এখানে খেয়া ফেলার জন্য খেয়ার সিস্টেম ছিল আর এখন এটা ফেরিঘাট হয়ে গেছে আসতেছে আপনারা দেখতেছেন সত্যি অসাধারণ সবুজ দৃশ্য দুই দিকে এই নদীতে জেলার মাছ ধরে প্রচুর মাছ পাওয়া যায় যদিও তুলনামূলকভাবে ইলিশ মাছ কম পাওয়া যায় এখানে অসংখ্য সিএনজি আছে আপনারা চাইলে কাজিরহাট দাগনপুইয়া ফেনি সোনাগাজি এখান থেকে যেতে পারেন যাওয়া আসা করতে পারেন খুবই নির্জন একটা নিরিবিলি জায়গা